সুরের বিকাশ করি সানের আমি ভালোবাসি আল্লাহকে ও আমি ভালোবাসি আল্লাহকে যে যাই বলক যে যাই ভাবুক যে যাই বলক যে যাই ভাবুক আমি ভালোবাসি তাকে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে আমি ভালোবাসি আল্লাহকে ও আমি ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি যাকে আজও পাইনি তার দেখা দেখা পাবো বলে করে আশা কাটাই দিন রজনী একা একা আমি ভালোবাসি যাকে আজ পাইনি তার দেখা দেখা পাবো বলে করে আশা কাটাই দিন রজনী একা একা যত স্বপ্ন দেখা যত কবিতা লিখা যত স্বপ্ন দেখা যত কবিতা লিখা নিয়ে থাকে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে আমি ভালোবাসি আল্লাহকে ও আমি ভালোবাসি আল্লাহকে আমারই মনের মালিক শুধু একজন একের অধিক কেহ নয় যে আমার মনের মালিক সে তো এমনই একজন যার সম কেহ নয় আমার মনের মালিক শুধু একজন একের অধিক যে আমার মনের মালিক সে তো এমনই এক জঞ্জার সমকেহ নয় আমার মনেরই ঘরে রেখেছি তারে আমার মনেরই ঘরে রেখেছি তারে যত্ন করে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে আমি ভালোবাসি আল্লাহকে ও আমি ভালোবাসি আল্লাহকে যে যাই বলক যে যাই ভাবুক যে যাই বলক যে যাই ভাবো আমি ভালোবাসি তাকে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে যে আমার পাশে সদা থাকে